কুসুম কুসুম গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে আটা মাখার মতো করে একটা স্মুথ ডো আমি তৈরি করে নেব চালের গুঁড়ো আমার মেখে নেওয়া হয়ে গেছে মিনিট দশ পনেরো এটা রেস্টে রেখে দেব পুর তৈরি করার জন্য নিয়ে নিচ্ছে একটা সেদ্ধ ডিম একটা সেদ্ধ আলু আর কিছুটা সেদ্ধ করে নেওয়া কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি নামমাত্র কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন সর্ষের তেলটা না দিলেও চলতো তবে টেস্ট ভালো হওয়ার জন্যে আমি নামমাত্র তেল ব্যবহার করেছি ডিম আলু কড়াইশুঁটি খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এই রেসিপিটায় যেহেতু ডিম রয়েছে সেই জন্য একে ভাপা ডিমের পিঠেও বলা যায় দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো পুর আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার হাতটা ধুয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব একটা থালা আমি নিয়ে নিয়েছি এবার ছোট্ট ছোট্ট করে বলের মতো তৈরি করে নিচ্ছি এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নিলে পরে পুর দিতে সুবিধে হবে একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি পুর আমার রেডি হয়ে গেছে আমি আরও একবার চালগুড়িটাকে মেখে নিচ্ছি আটা মাখার লেচি যেমন আমরা বড় করে করি ঠিক সেরকমভাবেই গোলাটা বেশ বড় করেই নিতে হবে এবার দু হাতের সাহায্যে বলের মতো একটু গোল করে নিচ্ছি এরপরে একটা ছোট বাটির শেপ দিয়ে নেব বাটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে নিচের দিকটা যেন একদম পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু গোল করার সময় ফেটে বেরিয়ে যেতে পারে এরপর মাঝখানে পুর দিয়ে আস্তে আস্তে করে চারদিকে মুখটা বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছেন দু হাতের মধ্যে নিয়ে খুব আলতো করে করে আমি গোল করে নিচ্ছি বাইরেটা এবড়ো খেবড়ো থাকলে দেখতে ভালো লাগবে না তাই দু হাতের সাহায্যে একটু মসৃণ সুন্দর করে একটা গোল তৈরি করে নিতে হবে বাইরে থেকে দেখলে অনেকটা রসগোল্লার মতো মনে হবে একটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি যেহেতু এটা বাচ্চাদের কথা মাথায় রেখেই তৈরি করা সেই জন্যে পুরের মধ্যে আমি কোনো ঝাল কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি কাঁচা পেঁয়াজে অনেক সময় বাচ্চার হজমের সমস্যা হয় তো আপনার বাচ্চার যদি সেরকম কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আরও একটা আমি বাটির মতো তৈরি করে নিলাম দিয়ে দিচ্ছি পুর মুখটা আস্তে আস্তে করে বন্ধ করে দিচ্ছি আবারও বলের মতো গোল করে নেব তবে খেয়াল রাখতে হবে এই বল করার সময় কিন্তু খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু ফেটে যেতে পারে সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য জল নিয়ে নিয়েছি কুকারে দিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরি থালা ঝাঁঝরি থালায় তেল মাখিয়ে নিয়েছি বলগুলো দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে একটার গায়ে যেন একটা লেগে না যায় একটা চাপা দিয়ে ঠিক পঁচিশ মিনিট আমি ভাপিয়ে নেব ফিরে এলাম পঁচিশ মিনিট পর দেখে নিচ্ছি ঠিক কতটা সেদ্ধ হয়েছে গরম অবস্থায় এগুলো কিন্তু তোলা যাবে না তুলতে গেলে ভেঙে যাবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি এইভাবে ঢেকে রেখে দেব তৈরি হয়ে গেল বাচ্চাদের তেল ছাড়া নাস্তা বা টিফিনের রেসিপি